আমরা গত ক্লাসে কি করছিলাম আমরা গত ক্লাসে কি করছিলাম গত ক্লাসে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আর তার কিছু সেট করছিলাম তাই না আজকে আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্টে কিভাবে আমরা কানেক্টর বাড়াবো কিভাবে আমরা লিঙ্কডিন অ্যাকাউন্টে কাউকে মেসেজ করব লিঙ্কডিন অ্যাকাউন্টে কোন ধরনের বা আমরা কানেক্টর বাড়াবো কিভাবে আমরা লিঙ্কডিন অ্যাকাউন্টে জব খুঁজে পাবো এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব না না না না না আচ্ছা আসি আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে চলে আসছি এটা হচ্ছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টের হোম ফিড হোম ফিডের মধ্যে দেখেন আমার job create job alert job alert create করব আমি প্রথমে জব টাইটেল জব টাইটেল কি দিব আমি job title then Google ads campaign ঠিক আছে job location any anywhere in the নাই এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড নাই আমরা দিয়ে রাখি ইউএসএ ইউনাইটেড স্টেট দিয়ে রাখি আচ্ছা জব কি ধরনের ওয়ার্ক প্লেস অন সাইট আমরা শুধুমাত্র রিমোটটা দিয়ে রাখবো রিমোট মানে হচ্ছে অনলাইনে কাজ করতে পারবো ঠিক আছে এইটাই শুধু রাখবো আমরা রিমোট যে আমাদের অনলাইনের জন্য যে সমস্ত অফারগুলো আছে প্রয়োজন সেই অফারগুলো আমরা পাবো ক্রিয়েট জব অ্যালার্ট নিচ্ছে না তাইলে ডিজি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আর কি কি আছে দেখি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে আর কি কি আছে digital marketing executive digital marketing consultant digital marketing director internet marketing internet আচ্ছা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারই আমরা দিলাম আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিই ওকে ওকে এখন দেখেন আমাকে প্রোফাইল আপডেট করার কথা বলছে আমার প্রোফাইলটাকে আপডেট করব আমি digital marketing specialist yes continue আচ্ছা তা লেটস কনফার্ম ইউর লোকেশন আমার লোকেশন ঠিক আছে Bangladesh city Sylhet done okay তারপরে অ্যাড কানেকশন আচ্ছা এই জায়গার মধ্যে আসেন এখন আমি এড কানেক্ট করব এড কানেক্ট করব মানে মানুষকে কানেক্ট পৌঁছাইব এই অ্যাড কানেক্টার মধ্যে আমরা ক্লিক করলাম এই অ্যাড কানেক্টার মধ্যে আমরা ক্লিক করলাম ক্লিক করব অ্যাড কানেক্টার মধ্যে ক্লিক করিয়া দেখেন আমরা এখান থেকে দেখব আমাদের প্রফেশনালি কোনো মানুষ আছে কিনা অর্থাৎ আমাদের টার্গেটফুল কোনো মানুষ আছে কি না সেই মানুষকে আমরা কি দিব একটু নক দিব বা এই মানুষকে আমরা কানেক্ট দিব কানেক্ট মানে কি কানেক্ট মানে ফ্রেন্ড কানেক্ট মানে ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড আর লিঙ্কডিনে হচ্ছে কানেক্ট আমরা কি করব আমার যত ভালো ফ্রেন্ডই হোক না কেন লিঙ্কডিনে তাকে আমার বাংলাদেশি কোনো ফ্রেন্ড বানাইব না যত ভালোই ফ্রেন্ড হোক তাকে আমি লিঙ্কডিনে কানেক্ট করব না কথা বুঝতে পারছেন সে যত ভালোই ফ্রেন্ড হোক আমার হচ্ছে দরকার এখানে শুধুমাত্র প্রফেশনাল মানুষ যে মানুষটা আমার সাথে কি করে কানেক্ট করে ফেসবুকে যেভাবে মিউচুয়াল ফ্রেন্ড দেখায় লিঙ্কডিনে সেইভাবে মিউচুয়াল ফ্রেন্ড দেখায় আচ্ছা সে দেখেন এই যে রিজোয়েস্ট দল দুলুলা আচ্ছা, দলুলা অ্যামাজন অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট একে আমরা অ্যাড দিতে পারি পেন্ডিং আচ্ছা তারপরে দেখেন এখান থেকে আমরা বেশ দিব না দুই তিনটা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব কারণ এখান থেকে সঠিক ওয়েতে দেয়া যায় না কথা বুঝতে পারছেন আমরা এগুলা থেকে একজন বা দুইজনকে দিব ওকে দিয়ে দিই আর দিব না ওকে শেষ এড কানেক্ট শেষ তারপরে এডিট প্রেফারেন্স এডিট প্রেফারেন্সে ক্লিক করলাম কি আসে দেখি দেখাচ্ছে আমাদের এখানে দেখেন আচ্ছা গেট স্টার্টে ক্লিক করলাম আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে এই যে আমরা টাইটেলগুলো দিছি digital marketing manager digital manager digital marketing specialist digital marketing executive এগুলো আমরা সব ঠিক আছে অন সাইট এই যে হাইব্রিড এই দুইটা আমরা অফ করে দিলাম আমাদের কাজ শুধুমাত্র রিমোট তারপরে স্কল করে নিচে আসবো জব লোকেশন ইউনাইটেড স্টেট তারপরে Canada United Kingdom France Italy ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের এগুলো চেঞ্জ করা লাগবে না start date immediately I am actively applying ঠিক আছে এগুলো ঠিক আছে আমাদের ফুল টাইম করতে পারবো কন্ট্রাক্ট করতে পারবো পার্ট টাইমও করতে পারবো ইন্টার্নশিপও করতে পারবো টেম্পোরারিও করতে পারবো আমরা সব ধরনের কাজের আমাদের দরকার আছে অ্যাড টু প্রোফাইল আমরা প্রোফাইলে অ্যাড করলাম এগুলা তাহলে এখন দেখেন আমার এর প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট সেট আপ হয়ে গেছে সেট আপের কাজগুলো এগুলো আপনাদের কাছেও আসবে আচ্ছা এখন আমরা বামের দিকে আসি বামের দিকে আসলে একটা জিনিস দেখতে পারবো আমরা বামের দিকে আসলে এই যে দেখেন বামের দিকে আসলে দেখেন আমার কানেক্ট ঠিক আছে কানেক্ট আছে পাঁচটা আর ইনভাইটেশন হচ্ছে দুইটা আচ্ছা দেখেন ইনভাইটেশন কি কানেক্ট কি কানেক্ট হচ্ছে অলরেডি আমার পাঁচজন ফ্রেন্ড হয়ে গেছে আর ইনভাইটেশন মানে কি এই যে দেখেন উপরের দিকে দেখেন নেটওয়ার্ক উপরের দিকে দেখেন একটা জায়গা আছে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক জায়গার মধ্যে এই নেটওয়ার্ক জায়গার মধ্যে দুইজন মানুষ দুইটা দেখতে পাচ্ছি দুই দেখতে পাচ্ছি এর মানে আমাকে দুইজন ফ্রেন্ড আমাকে অফার করছে দুইজন ফ্রেন্ড আমাকে অফার করছে তাদেরকে আমি ফ্রেন্ড করতে চাই কিনা একজন হচ্ছে এমডি রিমন আমি তাকে অ্যাকসেপ্ট করব কি না আর একজন হচ্ছে সামান্না নাসরিন সামান্না নাসরিন যে তাকে আমি অ্যাকসেপ্ট করব কি না যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন এবং আমি একটু আপনাদের দেখানোর জন্য বলছি যে এই অ্যাকসেপ্টে ক্লিক করলাম সে আমার কি হয়ে যাব ফ্রেন্ড হয়ে গেল ওকে তাহলে আমার এখন কানেক্টর সাতজন হয়ে গেলে এই যে দেখেন কানেক্টর সাতজন এইভাবে আপনাকে কানেক্টর যতদিন পর্যন্ত আপনি পাঁচশো পর্যন্ত কানেক্টেড কানেক্টর রাখবেন ততদিন পর্যন্ত আপনাকে কানেক্টর দেখাইব কিন্তু আপনি পাঁচশো প্লাসের উপরে গেলে গিয়া আর কানেক্টর দেখাইতো না কথা বুঝতে পারছি এখানে কানেক্টর পাঁচশো পর্যন্ত দেখায় তারপরে আর দেখায় না ওকে আচ্ছা তারপরে আসেন এখান থেকে কাউকে আমরা দিব কি না দেখি একজন পাইলে দিতে পারি বছর আচ্ছা একে দিয়ে দিই একে দিই তো দিলাম একটা এই তাক পেন্ডিংয়ে ওকে আমরা আবার হোমে চলে গেলাম দেখেন আমাদের এখানে ব্যানার পেজটা এখন পর্যন্ত দেয়া হয়নি আমরা আমাদের এখানে ক্লিক করলাম আমার নামের উপরে ক্লিক করলাম এখান থেকে আমি একটা ব্যানার পেজ ক্রিয়েট করব ব্যানার পেড ক্রিয়েট করার জন্য আমাকে অবশ্যই যাইতে হইব ক্যানভাতে ক্যানভাতে যাওয়ার পরে আপনি যদি নিজে পারেন তাহলে বেটার আর নিজে যদি না পারেন তাহলে এখান থেকে ক্যানভা থেকে নিয়ে আসবেন ওকে ক্যানভাতে আসার পরে আমরা এই জায়গায় সার্চ করব লিঙ্কডিন ব্যানার আমরা সার্চ করলাম কি ইন ব্যানার হইয়া লিঙ্কডিন ব্যানার হয়ে সার্চ করলে আমাদের লিঙ্কডিনের যে ব্যানারের সাইজের প্রয়োজন হয় সেই সাইজ অনুযায়ী এখানে একটা সাইজ দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যানারে এখানে একটা সাইজ দিয়ে দিছে ঠিক আছে আমি এই ব্যানারটাই নিচ্ছি এটা তো ফেট দেখাচ্ছে তাহলে এটা দিয়ে কাজ করা যাবে না এটা নিয়ে মাথা কামানোর প্রয়োজন না এটা বাদ দিয়ে দিই আচ্ছা আমি এখনও এটারে আমি আবারও ফেট করতে পারিনি পাচ্ছি না আমি আসলে পেড করার জন্য খুঁজে পাচ্ছি না মানুষদের এটা সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে আমার জন্য হচ্ছে এইটাই নেই এটা ফ্রি দেখাচ্ছে আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতো একটা নেবেন নিয়ে কাজ করবেন সময় নিয়ে কাজ করবেন আমার মতো তাড়াহুড়া করবেন না আমি হয়তো ক্লাস লম্বা হয়ে যাব অনেক কিছু এখনও ক্লাসের আছে সেই বিষয়গুলো দেখানোর জন্য আপনাকে এই সময়টা নিচ্ছি ঠিক আছে তাইলে টিতে ক্লিক কইরা এখানে দেখেন আমাকে আরও কিছু স্যাম্পল দেখাচ্ছে এখান থেকে আমি স্যাম্পল নিতে পারি এগুলা পেইড আছে এই যে পেইড থাকলে মাথার মধ্যে যে দেখেন মাথার মধ্যে একটা টুফির মতো দেখাইবো আর ফ্রো দেখাইবো এটা হচ্ছে পেইড এটা আপনি ফ্রি ব্যবহার করলে এটাতে নিতে পারবেন না কথা বুঝতে পারছেন আর আমি পেইড করার জন্য ট্রাই করতেছি বাট পাচ্ছি না এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার জন্য আর যাকে এটার মধ্যে লেখে ঠিতে দিলাম প্রথমে আমি আমার ছবি আপলোড করি দিলাম তারপরে টিতে ক্লিক করি টিতে ক্লিক করে এখানে লিখি ডিজিটাল এখানে ব্যানারের সাইজ অটো দিয়ে দেয় আপনি লিঙ্কডিন ব্যানার ব্যানার পেজ লেখলে আপনার আর কিচ্ছু করা লাগবে না অটো তারা সাইজটা দিয়ে দিবে আপনাকে ডিজিটাল আইটি পার্ক আচ্ছা এটার কোনো কালার দিলে কেমন হয় দেখি ডিজিটাল আইটি পার্ক ওকে আচ্ছা তারপরে হচ্ছে কি দিলাম agency for digital marketing agency for digital marketing আচ্ছা এজেন্সি ফর ডিজিটাল মার্কেটিংটারে আমি একটু অন্য কালার দেওয়া লাগে কি কালার দিই সাদা কালার দিলে কেমন দেখায় একবারে সাদা সাদা হয়ে গেছে তাইলে অন্য কালার দিই যেমন কালোই দিই এটা আচ্ছা লাল দিলে কেমন হয় লাল লালে ক্লিক করছে না না কালোই সবচেয়ে বেটার মিস্টার কালো an agency for digital marketing ঠিক আছে ডিজিটাল মার্কেটিংয়ের কি একটা এজেন্সি ওকে আপনি কি করবেন আপনার মতো কইরা আপনি সুন্দর কইরা আপনি বানাইবেন আমি মনে করেন একদম সিম্পল কইরা বানাইলাম এখন একটু কন্ট্যাক্ট মন্টাক্ট এগুলা দিমু একটু ছোট করি বোল্ড করি এটার একটু এরকম ভিন্নতা করি একটু নিচে আনি ওকে আচ্ছা এখান থেকে আপলোড ফাইবারের একটা লগো দিই আপওয়ার্কের একটা লগো দিই ফাইবারের লগো ওকে একটা ফাইবারের লোগো দিলাম কার জানি মাইক্রোফোন অন করা একটা আপওয়ার্কের লোগো দেখি দেওয়া যায় কিনা আছে কিনা এখানে তাকার তো কথা এই যে ওয়ার্কের লোগো দিলাম ঠিক আছে কার জানি মাইক্রোফোনটা অন করে একটু কষ্ট করে অফ করে নেন একটা ফাইবারের লোগো দিলাম একটা আপওয়ার্কের লোগো দিলাম ওকে আরও যদি লোগো দিতে চান তাহলে দিতে পারেন সমস্যা নাই মানে আপনাদের রুচির উপরে স্পটিফাই এই যে স্পটিফাই এই স্পটিফাইটারই একটা লোগো হিসাবে দেওয়ান যায় এখানে দিই স্পটিফাই কারণ আপনার যেহেতু স্পটিফাইটা খুব বেশি আছে তাহলে এই পর্যন্তই আমাদের একটা লগো ব্যানার হয়েই গেছে আমার কাছে খুব একটা খারাপ দেখাচ্ছে না আপনাদের কাছে কেমন হচ্ছে জানি না তবে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি একটা ব্যানার হয়েই গেছে মোটামুটি চলে যেটাকে বলে আপনারা কি বলেন আচ্ছা, মোটামুটি চলে একটু অল্প সময় নিয়ে করছি তারপরে চলে আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর হইব ঠিক আছে তো এগুলা নিয়ে একটু ভাববেন বাইবা বাইবা কাজ করবেন একটু সময় নিয়ে কাজ করবেন দেখবেন অনেক সময় আসতেছে অনেক কাজ করতে পারতেছেন কথা বুঝতে পারছেন আচ্ছা তাইলে আমি এখন এটা কি করে ডাউনলোড দিই আচ্ছা এখন আমরা কি করলাম এটা ডাউনলোড করছি এখন আমরা এটা আপলোড করবো এই যে ক্যামেরা আছে ক্যামেরার মধ্যে ক্লিক করলাম ক্যামেরার মধ্যে ক্লিক করলে এডিট প্রোফাইল নামক শব্দ আসছে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড এখানে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ডাউনলোড এই যে ডাউনলোডটা করছি আমরা এখন ডাউনলোডটা করছি এই ডাউনলোডে ওকে এটা আমাদের ব্যানার এই যে আমাদের ব্যানার চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে খুবই সুন্দরই লাগতেছে কেন জানি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আচ্ছা এখন জুম যদি করি কী হয় জুম না জুমের প্রয়োজন নাই স্ট্রেট সাইড যদি করি তাহলে না প্রয়োজন নাই আমাকে সোজা লেভেল জিরো এই এই সাইজেই থাকবো ঠিক আছে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করবেন এগুলো সব আপনারা এইভাবে দেখাইবেন চেঞ্জ যদি করতে চান মনে হন না আপনার এটা মন মতো হয়েছে না আপনি চেঞ্জ করতে চান তাহলে এই চেঞ্জে ক্লিক করবে তাহলে হয়ে যাবে এখন আমার এটা হয়ে গেছে মন মতো হয়ে গেছে সব ঠিক আছে ইটস ওকে আর কিছু লাগবে না অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পরে কি কি করে দেখি আমার জন্য সে তারে আমি অ্যাপ্লাইতে দিলাম এই যে নিয়ে আসছে এখন আমারটা আমার এই যে আচ্ছা কেমন দেখাচ্ছে ছবিটা হয়ে গেছে ওই ছবির উপরে তাই না ছবিটা হইতে আসিল ওই মাথার মধ্যে হওয়ার কথা ছিল তাহলে কি আবার কি চেঞ্জ করবো আর একটু চেঞ্জ করি যেহেতু কাজ করছি সেহেতু আর একটু দেখি প্রফেশনাল করা যায় কি না যেহেতু এটাকে এই পাশে নিয়ে আসা যাচ্ছে সেহেতু ঠিক আছে এখন আপলোড দিয়ে দিই কারণ ওই মাথায় ছবিটা দেখা যায় না জামেলা করে তো চেঞ্জ দিলাম দেখেন কোথায় গিয়ে ক্লিক করছি এই যে উপরে কলম আছে এই একটা কলমের উপরে ক্লিক করলাম হ্যাঁ কলমের উপরে ক্লিক করার পরে এই যে change photo change photo click করার পরে আমরা এটা নামাইছি ওপেন দিলাম আমাদের এটা চলে আসছে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তবে এখন ক্লাস নিচ্ছি ক্লাস শেষ করে আপনার সাথে যোগাযোগ করবো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে ওকে আচ্ছা এখন দেখি আমরা এই যে এই কন্ট্যাক্ট ইনফোটা আমাদের ঠিক আছে কিনা আমরা দেখি কন্ট্যাক্ট ইনফোটা হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে আপনারা দেখবেন কন্ট্যাক্ট ইনফোটার মধ্যে আসবেন আসলে দেখতে পারবেন এই যে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন এখানে দেখেন আপনাদের এই ভেরিফাই করা আছে কিনা যদি ভেরিফাই থাকে তাহলে মোবাইল ভেরিফাই থাকে তাহলে এরকম ভেরিফাই দিয়ে ঠিক চিহ্ন দেওয়া থাকবে তারপরে এখানে এটা হচ্ছে আমার লিঙ্কডিনের এটা হচ্ছে আমার লিঙ্কডিনের প্রোফাইলের লিঙ্ক তারপরে এই যে আমার মোবাইল নাম্বার ভেরিফাই দেওয়া আছে তারপরে আমার অ্যাড্রেস দেওয়া আছে আমার ঠিক আছে আমার কন্ট্যাক্ট ইনফো সবগুলা ঠিক আছে নিচে দিকে আসলাম হ্যাঁ ইমেল ঠিক আছে বার্থডে ঠিক আছে ওকে আপনিও এরকম দেখবেন তারপরে এড প্রোফাইল সেকশন এগুলাতে এডুকেশন হ্যাঁ এখন আমরা কি করব কেরিয়ারের মধ্যে আসবো আসা এডুকেশন এডুকেশনটা আমরা গতদিন অ্যাড করছিলাম কিনা আমরা দেখি দেখেন অ্যাড করলে এখানে অ্যাড পাইবেন আপনি university then national university national university of Bangladesh এই যে national university of Bangladesh national এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ডিগ্রি হচ্ছে কি ডিগ্রি হচ্ছে এম এ ডিগ্রি নিছি আমি মাস্টার্স অফ আর্টস তারপর হচ্ছে আমার স্টাডি হচ্ছে দুই হাজার তেরো ঠিক আছে তারপরে হচ্ছে স্টার্ট ডেট আমি কখন শুরু করছিলাম আমি দুই সালে জানুয়ারি দুই সালে মনে করেন শেষ শুরু করছি দিলাম গ্রেড কি এ প্লাস দিয়ে দিলাম যেহেতু আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট সেই এ প্লাস দিয়ে দিলাম অন্য দেশের মানুষ ফার্স্ট ক্লাস বুঝে না ঠিক আছে তারপরে হচ্ছে কি অ্যাক্টিভি অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস এগুলা না দিলেও চলবে ডেসক্রিপশন না দিলেও চলবে আপনি দিবেন এগুলা ডেসক্রিপশন আপনি দিবেন যে hi I am I I am Joanna Abidin. I I completed my masters masters of arts from national university Bangladesh uh, from no, for 2013 in Bengal. In Bengal okay এভাবে একটু দিয়ে দিলেন আপনারা আপনারাও তো বুঝতে পারতেছেন কিভাবে এগুলা দেয়া যায় সেই অনুপাতে আপনারা দিয়ে দিবেন ওকে তারপরে দিলাম সেভ ওকে এর প্রোফাইল অ্যাকশন আমার চলে আসছে তারপরে এখানে আর তেমন কিছু আমি দেখতেছি না আপডেট হেডলাইন আচ্ছা আপডেট হেডলাইনের মধ্যে ক্লিক করে দেখি কি আছে না এখানে হেডলাইন আমার ঠিক আছে digital marketing specialist for at Fiverr and Upwork এটা ঠিক আছে এই হেডলাইন আমার আপডেট করা লাগবে না এটা সব কিছু ঠিক আছে দ্যাটস ইট অন এই পর্যন্ত আমাদের এইগুলা এখন আমরা মোটামুটি আমাদের বেসিকগুলা কি করেছি আমরা মোটামুটি ঠিক করেছি গতদিন আমরা স্কিল লেখছিলাম ঠিক আছে স্কিলগুলা আবার ইচ্ছা করলে আপনি লিখতে পারেন এখান থেকে আরও বেশি স্কিল লাগাইতে চাইলে এই যে দেখেন এখান থেকে আমি কি কি স্কিল লাগাইছি অ্যাফিলিয়েট মার্কেটিং হ্যাঁ আপনি যদি চান এটা চেঞ্জ করতে তাহলে এখান থেকে ক্লিক করবেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা এই যে দেখেন digital marketing professional digital marketer at Fiverr professional digital marketer at digital IT park হ্যাঁ এটা যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে এভাবে আপনি আপনার স্কিলগুলোকে আপনি Google ads social media YouTube marketing সবগুলো আমার যেভাবে দেওয়া আছে এভাবে আপনি অ্যাড করতে পারেন যদি আপনি অ্যাড করে না করেন তাহলে এভাবে চেঞ্জ করে সমস্যা নাই চেঞ্জ করে দিতে পারেন ওকে ব্যানারটা কি মোবাইলে আর কম্পিউটারে অন্যরকম দেখায় দুটাতে হ্যাঁ মোবাইল থেকে কম্পিউটারে একটু ব্যতিক্রম দেখায় মোবাইলে ব্যতিক্রম দেখায় তারপরে ডেমনস্ট্রেটেড হ্যাঁ, স্কিলসের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে আরও কি করতে পারবেন এই যে ডেমনস্ট্রেট ট্রান্সফারেবল স্কিল এগুলো হচ্ছে হিউম্যান রিসোর্স সেলস হ্যাঁ এগুলা এগুলা থেকে আপনি কি করতে পারবেন কিছু স্কিলের স্যাম্পল নিয়ে আসতে পারবেন দেখেন এখানে দেখেন আপনি এগুলা প্রশ্ন করতে পারবেন এখানে আপনি কি করবেন প্রশ্ন করবে সে তারা প্রশ্ন দিব সেই প্রশ্নগুলার আনসার দিতে পারবেন ঠিক আছে এখানে আনসার এখানে ক্লিক করবেন এখান থেকে রাইট রেসপন্স এটা দিবেন অথবা দেখেন এখানে আছে কি বলছে demonstrate skills tools sales development representative business development এটা এখন হাত দিবেন না এটা এইভাবেই থাকবে পরবর্তীতে এমনি আপনি এটা ডেভেলপ করবেন ডেভেলপ হয়ে যাবে এটা তারপরে মার্কেটিং বিষয় সম্পর্কে এই নিয়ে ডেমস্ট্রি মানে হচ্ছে এখানে স্কিল দেয়া স্কিলের আপনার কিছু কি দেয়া এক্সাম দেয়া যদি আপনি এক্সামগুলো দিয়ে দেন তাহলে এখানে আপনি এক্সামে ফার্স্ট দেখাইব এখানে এক্সাম যদি দিতে পারেন ফার্স্ট করতে পারেন তাহলে সেটাতে আপনি কি করবেন একটা আপনার প্রোফাইলের একটা রেসপন্স ভালো হবে কনসিডার এ নিউ কেরিয়ার ফিক রুল then show your transferable skills show right return or video response to দেখতে পাচ্ছেন যাই হোক আমরা এগুলো এই মুহূর্তে কাজ করবো না এগুলাতে আমাদের এখন মূল বিষয় হচ্ছে আমাদের কিভাবে আমরা বায়ার খুঁজে পাই মানে আমরা কিভাবে আমাদের টার্গেটেবল পার্সনকে আমাদের অ্যাকাউন্টের সাথে কি করতে পারি অ্যাক্টিভ করতে পারি অক্সানা অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন আমার এক ইনভাইটেশন অক্সানা কী করেছে অ্যাড করেছে এই জন্য আমার আটটি হয়েছে আচ্ছা দেখেন আমার এখানে প্রচুর নোটিফিকেশন এসেছে কি নোটিফিকেশন এসেছে আমি দেখি একটু নোটিফিকেশন এসেছে কি নোটিফিকেশন কি এসেছে দেখেন মামুন ভাই পোস্ট রুবেল ভাই পোস্টে লাভ ইউ দিছেন মামুন ভাই কি দিছেন পোস্ট কাজটা কবে পাইলেন এরকম দিছেন ঠিক আছে এভাবে your job alert digital marketing at United Kingdom এই যে দেখেন আমার জব অ্যালার্ট আসছে ইউনাইটেড এখানে দেখি আমরা তিরিশটা প্লাস জব দিছে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন আমাদের বামে এখানে দেখাচ্ছে যে ডিজিটাল কনসাল্টিং ম্যানেজার ঠিক আছে fifty five digital analytics manager digital record manager তারপরে হচ্ছে digital channel manager digital marketing operating operation manager digital development manager economical দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন এই যে চাকরিটা এই যে মনে করেন এই যে ডিজিটাল কনসাল্টিং ম্যানেজার এই জবটার মধ্যে কি করছে একদিন আগে এই জবটা পোস্ট করছে ঠিক আছে এখন আপনি চাচ্ছেন এই জবের মধ্যে কি করবেন আপনি অ্যাপ্লাই করবেন এই যে ডান দিকে দেখেন ইজি অ্যাপ্লাই নামক একটা অপশন আছে সেই ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আমার তথ্যগুলা দেয়া আছে হ্যাঁ আমার তথ্যগুলা দেয়া আছে এই তথ্যগুলার মধ্যে দেখেন সব সব তথ্য দেয়া আছে আমি নিচের দিকে আসি হ্যাঁ আমার প্রফেশনাল ঠিক আছে তারপরে দিলাম নেক্সট নেক্সট দেওয়ার পরে এখন দেখেন দুইটা অপশন আছে এখানে এখানে আমি একটা কভার লেটার বানাইতে পারি অথবা এখানে আপলোড কইরা আমি একটা কভার লেটার কোথাও থেকে নিয়ে আসতে পারি আমি এখন কিছুর কিছুর দরকার নাই আমি এখান থেকে এখানে কভার লেটার একটা আমি ক্রিয়েট করলাম কভার লেটার কি hi I am now, Abedin. I am a professional digital marketer. I have more exp experience in digital marketing. I have experience in social media marketing social social media ads social media promotion social media promotion তারপরে হচ্ছে social media managing manager campaign campaign campaign youtube marketing search search engine marketing ETC ঠিক আছে তারপরে দিলেন I have more experience I have been working in, in the local market and international marketplace I have completed thousands of job very smartly ঠিক আছে থ্যাংক ইউ শেষ এভাবে দিয়ে রেখে দিলেন এগুলা একটু খেয়াল রাখবেন যে আরও কিভাবে আরো একটু গর্জিয়াস করে দেয়া যায় আরও সুন্দর করে দেয়া যায় এই বিষয়গুলো মানে আপনারা সবসময় ভাবতে থাকবেন একটা বিষয়ে যখন কাজ করবেন তখন শুধু ভাববেন যে আগের চেয়ে কিভাবে ভালো করা যায় কালকের চেয়ে আজকে আরও ভালো করা যায় এই বিষয়গুলো আপনি তাকে তার সামনে যত সুন্দর করে দাঁড়াইবেন দাঁড় করাইবেন তত আপনার এই জবটার মধ্যে আপনাকে জব পাওয়ার জন্য একটা সুবিধা হয় ঠিক আছে নেক্সট স্যার এখানে ব্যবহার করব স্যার আমরা হুম রিজাম রিজাম মানে কি জানেন রিজাম মানে আগে আপনি একটা সিবি বানাইবেন আপনি নিজে যদি না পারেন তাহলে কোনো কম্পিউটার দোকান থেকে একটা সিবি বানাইবেন যে সিবিটাকে বলবেন কম্পিউটারের দোকানদারকে বলবেন আপনাকে পিডিএফ করে ইমেইলে দেওয়ার জন্য তো পিডিএফ ফাইলটা আপনি ইমেল থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখবেন আমি এখন যেভাবে এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে এই যে এখান থেকে আপলোড করে নিয়ে আসছি <coughs> এই যে দেখেন না বেশি সময় লাগতো না এই যে রিজামটা আমি আপলোড করলাম আপলোড হয়ে গেছে নেক্সট দিলাম next do you have the right to work in the UK ও আল্লাহ এটা কি আমাকে রিমোট দিছে না হ্যাঁ জব পোস্ট আপনার কি ইউকেতে কাজ করার অধিকার আছে ন এটা আমার এটা সম্ভবত রিমোট নাই আমি খেয়াল করি না আচ্ছা আমরা রিমোট যে সমস্ত জবের মধ্যে লেখা থাকবো সেই সমস্ত জবে ক্লিক করব যাক এটা আমি ন দিয়ে দিলাম যে আমি ইউকেতে থাকি না অর্থাৎ ইউকেতে কাজ করার আমার মানে ইউকে বাসিন্দা না আমি এটা দিল সে তারপরে রিভিউ দিলাম রিভিউ মানে হচ্ছে আমার যা কিছু দিয়ে সব ঠিক আছে কি না তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম এখন add skill your application was sent to 55 okay mm, next more add skill এখন স্কিল এড করার কথা বলছে এখান থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টে আসা কি ডিজিটাল মার্কেটিং এড ফাইবার এটা দিয়ে দিলাম না তা এটাই তো আমার হচ্ছে মূল স্কিল তারপরে এটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিলাম এগুলো আমি সেভ <coughs> দিলাম ওকে তারপর আরও এড স্কিল দেখা যাচ্ছে another add skill Google search ঠিক আছে এগুলা দিলাম দেখেন আমাকে কিভাবে দেখাচ্ছে সব কিছু এইভাবেই আমি কাজ করতে হইব আসলে আমি কাজ এতভাবে করার প্রয়োজনে আমাকে দেখাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাকে হয়তো এর একটু ব্যতিক্রম দেখাইতে পারে গুগল অ্যানালাইটিক্স আপনাকে এর একটু ব্যতিক্রম দেখাইতে পারে হয়তো বা আপনি ওইভাবে আপনার ব্যতিক্রম যেভাবে দেখাইব ওইভাবে আপনি কাজ করবেন আগে ভিডিও দেখবেন এইটা ভিডিও দেখে একটু ধারণা নেবেন ভালো করে ধারণাগুলো খুব ভালো করে নেবেন ধারণা ভালো করে নিয়ে তারপরে আপনি কাজে বসবেন তাইলে দেখবেন আপনার জন্য আর কোনো ঝামেলা হচ্ছে না আর সে আপনাকে রাস্তায় রাস্তায় ডাকবে যে আপনি এই রাস্তায় আসেন আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি আপনার জন্য কথা বুঝতে পারছেন গুগল অ্যাডওয়ার্ডস প্রফেশনাল আমি যেগুলো দিচ্ছি এখানে যেগুলো দিচ্ছি সেগুলো আপনাদেরও আমি দেখাইব শেখাইব এই জন্য আপনারা এগুলো দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে স্যার এই যে স্যার ফেসবুক ইউটিউব যেগুলো থাকে স্যার স্যার এগুলো ক্লিক করলে স্যার এগুলি হ্যাশট্যাগ হয়ে যায় তাই না স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে কি মানে ইউটিউবে ইউটিউব ফেসবুকের প্রমোশনের কাজ বা এগুলা মানে এই লিঙ্কডিনে খুবই একটা পাওয়া যায় না এগুলা হচ্ছে লিঙ্কডিনের কাজগুলো হচ্ছে মানে আপনার অ্যাডভান্স লেভেলের খুবই অ্যাডভান্স লেভেলের কাজগুলো এই জন্য এজন্য আপনি এগুলা দিতে পারেন সব অ্যাডভান্স লেভেলের কাজ পাইবেন এজন্য লিঙ্কডিন হচ্ছে লিঙ্কডিনকে বলা হয় বায়ারের খনি কথা বুঝতে পারছেন বায়ারের খনি সো দ্যাট আপনি লিঙ্কডিনে আপনাকে যত বেশি প্রফেশনালি অ্যাট্রাকটিভ দেখাইবেন আপনি তত বেশি আপনি বেনিফিটেড হবেন লিঙ্কডিনে প্রত্যেক দিন একটা করে পোস্ট করবেন মিনিমাম একটা পারলে দুইটা করবেন যদি দুইটা করেন তাহলে ভালো হয় লিঙ্কডিনের ক্লাস একদিনে শেষ হয় না দুইটা ক্লাসেও শেষ হয় না তিনটা চারটা পাঁচটা ক্লাস নিতে হয় এখনও লিঙ্কডিনের অনেক কিছু বাকি রয়েছে কথা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন একটা একটা করে নিচ্ছে আমার কাছ থেকে সে ফেসবুক মার্কেটিং <coughs> যতক্ষণ দিবে ততক্ষণ আপনি নিতে থাকবেন আপনি যখন বলবেন আর পারি না <coughs> তখন বাদ দিয়ে দিবেন আপনি এখানে দেখবেন আপনার তো নোটিফিকেশনে আসবে আপনি কোন জবগুলো আপনি পারেন আপনি পারেন সেটা সেটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন না পারলে তো আপনি কীভাবে করবেন কথা বুঝতে পারছেন অনলাইনে কাজ করা আপনি তো আর তার দেশে গিয়ে কাজ করতে পারবেন না আমরা কি পারবো লন্ডনে কাজ গিয়ে কাজ করতে পারবো তে গিয়ে কাজ করতে পারবো এখন যদি রিমোট আচ্ছা। <coughs> দেই মানে সে অনলাইনের মধ্যে কাজ করাতে চাচ্ছে আমাকে অনলাইনে চাকরি হাজার হাজার বাংলাদেশের হাজার হাজার মানুষ অনলাইনে চাকরি করে তো অনলাইনের মধ্যে চাকরি মানে আমাকে আট ঘন্টার জন্য সে বেছে নিবে হয়তো বা চার ঘন্টার জন্য না হয় পাঁচ ঘন্টার জন্য এভাবে বেছে নিতে চাচ্ছে ঠিক আছে আমি আমি আপনার জন্য একটি আছি আপনি আমাকে বেছে নিতে পারেন সমস্যা নয় এইরকম তো স্যার জব অফার অনেক আসে ডেইলি আসে স্যার হ্যাঁ হ্যাঁ আপনি ইচ্ছা মতো জব অফার করতে পারবেন অফারে আপনি আনসার করতে পারবেন সমস্যা নাই কত বুঝতে পারছেন এখান থেকে তো স্যার বলে জব অফারে কি কাজ দেন হ্যাঁ লিঙ্কডিনে মানুষ জব অফার করে জবের মানে আপনার দরকার নাই নো থ্যাংকস জবের অফার করে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমি একটা অফার করে দিলাম আসলে মূল উদ্দেশ্য এটা দেখানো আমার ছিল না কিন্তু এখানে নোটিফিকেশনে আওয়ার পরে আমি অপশনগুলো পেয়ে যাওয়ার কারণে একটা জবের অ্যাপ্লিকেশন করে দিলাম আপনারা এইভাবে করবেন এভাবে দেখা দেখা প্রতিদিন খেয়াল করবেন যে বিষয়টা আমি দেখানোর জন্য সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ বা আমি দেখাইতে আপনাদের কাছে চাচ্ছি সেটা হচ্ছে আমি কানেক্টর বাড়াইব আমার প্রথম কাজ হচ্ছে কানেক্টর বাড়ানো আমার কানেক্টর না হওয়া পর্যন্ত আমি আমি পারফেক্ট না কানেক্টর দেওয়ার জন্য আমি আপনাকে সিইও e নামে সার্চ দিব সার্চ দিব সিইও সিইওর মিনিং হচ্ছে চিফ এক্সিকিউটিভ বা কোম্পানির প্রত্যেকটা কোম্পানির চিফ যারা তারপরে এখানে আমরা সেভ দেই এটারও সেভ দেই সেভ দেই চিফ এক্সিকিউটিভ অফিসার কনফিডেন্টিয়াল কনফ কনফিডেন্সিয়াল জবস এগুলো আমরা কি দিলাম সেভ দিলাম ওকে আচ্ছা এখন দেখেন সিইও e আমরা সার্চ দিছি সিইও e নামে আমরা সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমাদের কাজ শেষ না সার্চ দেওয়ার পরে আমরা কিসের প্রয়োজন পিপুল সি e আমরা এই মুহূর্তে এখানে দেখেন জবস আছে গ্রুপস আছে পোস্ট আছে কোর্স আছে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে পিপল আমাদের পিপুলের প্রয়োজন আমরা সিইও পিপুল দিলাম আচ্ছা তারপরে আসেন কানেকশন কানেকশন আমাদের প্রথম কানেকশন অর্থাৎ আমাদের এক নম্বরের কানেকশন আমরা তো এর আগে দেখি নাই এক নম্বর কানেকশন আচ্ছা আমাদের এক নম্বর কানেকশন নাই আমাদের এক নম্বর কানেকশনটা উঠাইয়ে দিই আমাদের কোনো দরকার নাই এটা ওকে এটা তাক লোকেশন আমরা দিমু লোকেশন দিমু কোথায় আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট লোকেশন দিমু আমরা কানাডা লোকেশন দিয়ে সার্চ দিব আমরা ফ্রান্স লোকেশন দিয়ে সার্চ দিব আমরা ইউকে লোকেশন দিয়ে সার্চ দিব অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলা লোকেশন দিয়ে আমরা সার্চ দিব এইভাবে যে এখন অনেক মানুষ এখানে আসছে অনেক মানুষ আসছে সবার কাছে পাশে কিন্তু আবার কানেক্টর লেখা না যাদের পাশে কানেক্টর লেখা আছে তাকে আমি অফার করতে পারবো কিন্তু যাদের কাছে কানেক্টর লেখা না ওনাদের কাছে আমি অফার করতে পারবো না ওনাদের কানেক্টরের এই অপশনটা ওনারা অফ করে রাখা দিছে কথা বুঝতে পারছে বেশিরভাগ ক্ষেত্রেই অফ করে রাখা দিছে আমাদের বাঙালিদের অত্যাচারের কারণে আমাদের বাঙালি সবাই মানে হ্যানতেন একটা যে হইরাই ওনাদেরকে বারে বারে ওই কানেক্টরের অফার করে এই জন্য ওনারা বিরক্ত হইয়া কি করছে এটা ব্লক করে অনেক সময় রাখা দেয় ঠিক আছে আচ্ছা যাই হোক তা ওনারা ব্লক করে রাখে দিয়েছে এখন উনি ওপেন রাখছে ওনাকে আমরা কন্ট্যাক্টে ক্লিক করলাম ওনাকে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট দিতে চাই দেখেন এখানে অ্যাড নোট নামক একটা অপশন আছে অ্যাড নোট নামক একটা অপশন আছে অ্যাড নোট নামক অপশনটাতে আমি ক্লিক করবো অ্যাড নোট দিব অ্যাড নোট অ্যাড নোটে এখানে দেখেন তিনশো ক্যারেক্টারের মাধ্যমে অর্থাৎ তিনশোটা অক্ষরের মাধ্যমে আমি এখানে কিছু লিখতে পারবো তাহলে আমি কি লিখব হায় স্যার স্যার দিয়ে লিখব hi sir I am Joynal Abedin I am a professional digital marketer ঠিক আছে এই নোটটাই দিয়ে দিলেন I am a professional digital marketer এই নোটটাই দিয়ে দিলেন অর্থাৎ সে যখন আপনাকে আপনার এই অফারটা পাইল তখন সে আপনাকে অ্যাকসেপ্ট করার আগে দেখব আপনি কি কোনো প্রফেশনাল পার্সন কি না এটা সে আপনি আপনাকে জাজ করব। তখন আপনি জাজ করার পরে আপনি কি কর আপনাকে যদি দেখে যে আপনি একজন প্রফেশনাল মানুষ তাহলে সে আপনাকে নিতে একটু সুবিধা হইব ঠিক আছে এই সেন্ড করে দিলেন এখন কি হইব তাকে এখন কি হইব এখন তাকে সে যখন দেখব যে এই নেটওয়ার্ক এই জায়গার মধ্যে গিয়ে যখন আপনার এই নোটিফিকেশন হিসাবে উঠব তখন সে যখন দেখব আপনি তাকে অফার করছেন তখন সে আপনি আপনার প্রোফাইলে ঘুরব এবং এই মেসেজটা তার সামনে শো করবো তোমার হ্যাঁ আচ্ছা আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখেন এখান থেকে আপনারা গ্রুপ পাইবেন গ্রুপগুলোতে জয়েন হবেন প্রত্যেকদিন দুইটা একটা করে গ্রুপে জয়েন হইবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা বেশি কানেক্টর দিবেন না আপনারা প্রতিদিন পাঁচটা বা ছয়টা করে কানেক্টর এইভাবে পাঠাইবেন হালকা একটা নোট দিয়া এভাবে পাঠিয়ে দিবেন কারণ হচ্ছে আপনি যদি কানেক্টর না পাঠান এভাবে কানেক্টর পাঠাই পাঠাই আপনি কানেক্টর কি করতে হইব বাড়াইতে হইব কানেক্টর বাড়াইতে হইলে আপনি কি করতে হইব পুস্ট করতে হইব এই যে দেখেন মামুন ভাই পোস্ট করছে আপনি সুন্দর করে পোস্ট ক্রিয়েট করে পোস্ট দিতে হবে ঠিক আছে তাহলে আমরা পোস্ট দিব পোস্ট কিভাবে দিব এবং লিঙ্কডিনের আরও কিছু আরও কিছু সেট আছে সেই সেট আপগুলো আর এবং কিভাবে আমরা জব খুঁজে পাব কিভাবে আমরা পুস্ট দিব এগুলা হচ্ছে লিঙ্কডিনের একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস আমরা সেগুলা নেক্সট ক্লাস নেক্সট ক্লাস অর্থাৎ বৃহস্পতিবারে রাত্র দশটায় ক্লাস হবে আমাদের সেই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্ত এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন স্যার আমার একটু কথা আছে হ্যাঁ বলেন স্যার হচ্ছে আপ মানে আপনার ক্লাসগুলো দেখে দেখে পড়ে যখন আমি ল্যাপটপে সেটআপ করতে বসি তখন দেখা যায় যে মাঝে মাঝে কিছু কিছু অপশন আমার ল্যাপটপে আসে না আপনি কোনো ফিচারসে কাজ করতেছেন সেটা হচ্ছে আমার এখানে শো করে না আমার এখানে ওই অপশনটা থাকে না আমি এখানে প্রথমেই বলছি না যে এর জন্য কোনো এক্সটেনশন ইউজ করা নাই সেখানে কোনো এক্সটেনশনের মাধ্যমে কাজ হচ্ছে না কিন্তু আপনি আমি এখানে যে দেখাচ্ছি যে বিষয়গুলো যেভাবে কন্টিনিউ একটার পর একটা দেখাচ্ছি আপনার এখানে এভাবে কন্টিনিউ একটার পর একটা আসতে নাও পারে লিঙ্কডিনের কাজগুলো সেট আপের কাজগুলো একটু ব্যতিক্রম এক এক ধরনের এক একজনের কাছে শ করে সো দ্যাট আপনি প্রথমে ভিডিওটা দেখবেন ভালো করে তারপরে কাজটা শুরু করবেন তারপরে কাজটা হ্যাঁ, শুরু করে দিই সেভাবেই করি হ্যাঁ কিন্তু তার মানে সেভাবেই করি মাঝে মাঝে কিছু কিছু অপশন একটু মিস হয় মানে হ্যাঁ। আসতে চায় না বা আসে না তখন সেটা স্কিপ করে পরেরটা আবার পরেরটা আবার হ্যাঁ, করার করতে পারবেন সমস্যা নাই স্কিপ করেও করতে পারবেন পরবর্তীতে এটা সমাধান পেয়ে যাবেন আর একটা কাজ করবেন কি আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন লিঙ্কডিনে সময় দেওয়ার চেষ্টা করবেন আমাদের মূল প্ল্যাটফর্ম তিনটা ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন কিন্তু আমরা বায়ারের জন্য বা আমাদের কাজের জন্য আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে ইনস্টাগ্রাম এবং লিঙ্কডিনে স্যার ওই ইনস্টাগ্রামের ওই প্রবলেমটা কি দেখছিলেন যে ল্যাপটপে কিভাবে এটা সলভ হয়ে গেছে এটা সলভ হয়েছে এটা আপনাকে আমি রাত্র 11টা 11:30টা পারবেন সময় দিতে আপনি আমাকে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে রাত্রে 11টা 11:30টা আমি এটা সলভ করে দেব ইনশাআল্লাহ এইভাবে গুগল মিটের মাধ্যমে ঠিক আছে তাইলে এখন আচ্ছা, আচ্ছা, আমি এখন একটু বাইরেতে হচ্ছে একটু তারা আছে সো দ্যাট আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন বৃহস্পতিবার রাত্র দশটায় দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম